হেভি চা বানিয়েছিল এই রে এই মেরেছে রে এর তো বোধ হয় বাসন মাজা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে যদি বলি এটাকে মেজে দাও একটু ছুঁড়ে মারবে আমাকে কি করা যায় কি করা যায় ফো আইডিয়া লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে যাই রেখে আসবো এই সাল এখানে বসে আছে কেন হুহ হুম আস্তে আস্তে যাই এই বিড়াল বিড়াল বিড়াল এই মালটাকে এখানে বসে থাকতে হলো তো গল্পের আমার বড় চামচে রে ও একবার মেয়াও করলে আমি কেস খাবো পুরো প্লিজ আমার বউ পেছন ফিরে থাকাস না আর ওয়াইফের বিড়ালটাও যেন মেয়াও করে না প্লিজ মেয়াও করিস না লুকিয়ে লুকিয়ে গিয়ে কাপটা রেখে দিয়ে আসি পুচকে পুচকে পুচকে এইবার রেখে দিয়ে পাঠাবো বুঝতেও পারবে না আস্তে আস্তে মালটা বুঝতেও পারলো আমি রেখে দিলাম এবারে পটলি গলি সে নিকললে বেটা কান মেরেছে আই ডোন্ট নাটক হচ্ছে না ধো এবারে তুই ধো সেই সারা ধরা খেয়েই গেলাম হ্যাঁ এক সময় মনে হয় তোমার মুখটাকেই ঘষে দিই দেখছিস কি ধো হ্যাঁ আমি কিছু বুঝি না নাকি লুকিয়ে লুকিয়ে এসে বাসন দেওয়া হ্যাঁ চুপচাপ Дурва.